পণ্য সরকারি দুই হাজার উনিশ বিশ্বজুড়ে বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দিচ্ছেন ঝিনাইদহ জেলার র্যালি সমর্থ দক্ষিণ শেষে ঝিনাইদহ বিশ্বজিৎ ওম ব্রাহ্মণ দেবায়